আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক জুম বাংলা ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ইসলামের দিক নির্দেশনা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ নিয়ে আপনাদের মাঝে এসেছি তো আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সহযোগিতা করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব পরিপূর্ণ ইসলামের উপর থেকে সামনের দিকে দিনের পথে এগিয়ে নেওয়ার জন্য আজকে আমরা প্রাথমিকভাবে আরবি শিক্ষার একটি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়েছি সারা দিনে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় নিয়মিত দিবেন নিয়মিত দশ থেকে পনেরো মিনিট অনুশীলন করার চেষ্টা করবেন একটা কায়দা কিনে আপনারা বাসায় আমাদের ভিডিওটা ছেড়ে আমরা যখন অনুশীলন করাবো আপনারা ওই অনুযায়ী অনুশীলন করবেন এবং মনে রাখবেন অনুশীলন করার সময় অবশ্যই আপনার সময়টা খুবই মূল্যবান এবং আপনার হাতে সময় খুবই কম এই জন্য আমাদের অনুশীলনের সাথে সাথে আপনি কায়দার মধ্যে আঙ্গুল ধরে ধরে প্রত্যেকটা হরফ পড়ার চেষ্টা করবেন আপনি মুখস্থ করলে হরফ চিনবেন না আপনি হরফ চিনে চিনে আঙ্গুল ধরে ধরে প্রত্যেকটা হরফ প্রথম থেকে শেষ পর্যন্ত চিনে বুঝে পড়ার চেষ্টা করবেন প্রথমেই প্রথম পৃষ্ঠার উপরে বলা হয়েছে যে রব্বি ইয়াসির হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ করে দিন ওয়ালা তো আসির আপনি আমাদের জন্য বিষয়টা কঠিন করবেন না ওয়াতাম্মিম আলাইনা বিল খয়ির এবং আপনি পরিপূর্ণ কল্যাণের সাথে আমাদেরকে এটা শেষ পর্যন্ত পৌঁছার পরিপূর্ণ তৌফিক দিন এটা মনে রাখবেন আরবি হরফ উনত্রিশটি মোট উনত্রিশটি হরফ প্রত্যেকটা ভাষায় অক্ষর থাকে এবং আরবিতে এটাকে হরফ বলা হয় আরবি হরফ মোট উনত্রিশটি এবং মাখরাজ সতেরোটি মাখরাজ হচ্ছে আরবি উচ্চারণ শেখার নিয়মাবলী আজকে এখন থেকে বিসমিল্লা বলে আমরা প্রথম পাঠ শুরু করতেছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alif alif alif ba ba ba ta ta سا جيم جيم جيم حا حا حا خا خا خا دال دال دال ذال ذال ذال را را را ذا ذا ذا سين سين سين شين شين شين صاد صاد ظ عين عين عين غين غين غين ف ف ف قف of of cuff cuff cuff lum lum lum meme meme ها همزة همزة همزة يا يا يا صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته